আল্লাহ কি হইলে আল্লাহ কইয়াও গেল আমার ভাই কাকু কিছু কইলে না কিছু কইলে না ও ভাই ভাবিরে কি কবু ভাই আমার কিছু চল না উনার কি আছে না আছে না ভাবিরে তুমি বাপি আমার কি আমার ভাই কি হইলে আমার ভাই কি হইলে ও দাদু আমার ভাই কি হইলে আমার ভাই কি হইলে আমার ভাই কি হইলে আমার ভাই কি হইলে ও আল্লাহ আমার ভাই কই যাও গেলে না আমার ভাই কিছু কই আমার ভাই কাকু কিছু কইলে না কিছু কইলে না ও ভাই ও ভাই রে মুই তোমার লগে যাবো মুই তুমি তুমি তুমি বল লই গেলা না কা বাবির কি অবস্থা সুন্দর বলাই আমার ভাই কি ও ভাই গা ও কাকু আমার ভাই কিছু কইয়া গেলে না রে এ ভাই কোথায়

আপনারা একটু ধরছেন আমার ঘরে বুঝছেন ও ভাই ধরি উড়ো মনে ভাই ভাই আমার জানি না ভাই আমার জানি না থামা না থামান থামান না ছুরে থামান কয়টা কি দেবেন আমার কষ্ট করিয়ে বেতনা পায় বেতনা ভাই বেতনা পায় আর শোনা ভাই মুই প্রসাব করবো ভাই একটু থামান থামান মুই প্রসাব করবো মুই প্রসাব করবো

কি এবারটা হারে লাশ আমি নাম মনে কয় কি একটু সামনে আউগাও সামনে আউগাইছি আর লাশটা হালার ফালা তুই আস্তে চালা আরে লাশে কয় বেতা পাই আরে ভাই আমি কি করমু আরে আমি কিস্তি উঠে এইবার গাড়ি কিনছি আরে বৌমা ইপলা লই আমি কেমনে চলমু আরে ভাই আমার গাড়িটা লইয়া গেছে ওই দিক দিয়ে ওর ছেলে ওই দিক দিয়ে আমি তো জায়গা চিনি না ভাই নাম নেই না লোক চিনি না লই গেছে লই গেছে আমার গাড়ি আরে গেছে গেছে কোন দিক গেছে ওই দিক লইয়া গেছে আরে আমার গাড়িটা ভ্যান গাড়িটা ভাই আরে আমার গাড়ি লইয়ে গেছে আমি কি করবো মোবাইল আরে আমার গাড়ি লইয়ে গেছে